I can see the light from your bedroom door You've been staying up late, I don't know what for It's what's a spinning blade crowd প্রচণ্ড আমাদের কলকাতায় এরকমই দেখা যায় তো ভীষণই ভালো লাগছে আর এখানে কিন্তু প্রচণ্ড গরম তো এখন যেহেতু একটু মেঘ মেঘ করেছে তো ওয়েদারটা একটু ডাউন হয়েছে মানে অত একটা ই লাগছে না বাট যখনই রোদ ওঠে না খুব খুব খুবই গরম লাগছিলো তো প্রথমে ভাবছিলাম যে বেরোবো না কিন্তু তারপর ভাবলাম না ঘুরতে এখন এসছি চল এবার বেরোনোই যাক তো আমরা আসলে দুপুরে লাঞ্চের জন্য হোটেল খুঁজতে বেরিয়েছি তো ওই দিকটা আমরা অনেকটা দূর হাঁটতে হাঁটতে চলে এসেছি তো এখানে ভালো কোনো হোটেল সেরকম পেলাম না আর এখানে যেহেতু সবই ভেজ তো কথাটা আমার কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না প্রচণ্ড ক্রাউড এখানে প্রচণ্ড তো যাই হোক এখন দেখা যাক যদি ভালো হোটেল পাই তো আসবো বা খাবো আর না হলে আমরা যে হোটেলে স্টে করেছি তার উপরে একটা ক্যাফেটেরিয়া মতো আছে ওখানে আমরা আজকে লাঞ্চটা করব তো এবার ভাবছি যে একটু ঘাটের দিকে যাব কিন্তু লাঞ্চও করা হয়নি বাবা মাও রয়েছে বাড়িতে এত গাড়ি ঘোড়া না মানে ব্লক করতে করতে যাওয়া মানে প্রবলেম হয়ে যাচ্ছে তো তুমি কি বলছো হ্যাঁ গরমের অবস্থা কিন্তু একদম খারাপ সবার তো এখন একটু মেঘটা করেছে তার খুব ভালো লাগছে আর কি আলিশ করে দেবে ছোট থেকে নাও ছোট থেকে নাও एक ही दाम है सब बीस तो कम करो ये बीस प्राइस है ताकि आओ क्या दे और पाँच केला दे তো আমরা বাজারে গেছিলাম ওখানে বাজারে মানে কি ওই বাইরের দিকটা একটু হাঁটতে গেছিলাম তো ওখানে অনেক ফল টল কিনে আনলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর খাবো তো এখন আছি দাদাদের রুমটায় মানে দাদা রিমন এই রুমটাতে রয়েছে তো এটা হচ্ছে টু বেডের আর আমাদেরটা হচ্ছে থ্রি বেডের রুম ওদের রুমটাও বেশ ভালো আর বেনারসে না মানে একদম যে মানে ঘাটের কাছাকাছি হোটেলগুলো মানে খুব একটা জুতের পাওয়া যায় না মানে একটু দূরে গেলে বেশ ভালো ভালো হোটেল আছে তো এই হোটেলটা মোটামুটি আমরা রেটিং দেখে আগেই বুকিং করে এসেছিলাম বেশ ভালো আর নিট অ্যান্ড ক্লিন সবথেকে বড়ো কথা হচ্ছে কী বলো তো যে বাথরুম বাথরুমগুলো খুবই ভালো আর আমাদের ঘরে যে আমরা যে ঘরটায় রয়েছি সেটা রুম টুর এখনও দেওয়া হয়নি মানে এসেই না সবাই এত টায়ার্ড হয়ে গেছি যে যার মতো যেদিকে বেরিয়েছি কেউ শুয়ে পড়েছি তারপরে জামা কাপড় এদিক ওদিক হয়ে গেছে তো কি করে দেবো রুম টুর তো যাই হোক একটু ব্যাপারটা একটু ক্লিন হোক তারপরে আমি তোমাদের অবশ্যই রুম টুর দেবো তো খাবারের অর্ডার দিয়েছি আমরা এই হোটেলে এই ওপরে যে ক্যাফেটেরিয়াটা রয়েছে ওখানেই খাবো কারণ ওই আশেপাশে সেরকম একটা বাঙালি হোটেল মানে দেখছিলাম না আর যা আছে সবই এখানে তো নিরামিষ নিরামিষ ছাড়া কিছুই না এখানেও আমরা নিরামিষ খাবো মানে আজকে আর কালকে দুদিন থাকছি দুদিনই আমরা এখানে নিরামিষ খাবো তো এখানে অর্ডার দিয়েছি খাবারে তো এদের এখানে এখন আলু ভাজা হচ্ছে আলুটা ভাজা হোক একদম গরম গরম আমরা খাবো আমাদের অর্ধেক খাওয়া হয়েও গেছে তো এখানে ডাল রাইস পাপড় পেঁয়াজ আর এখানে হচ্ছে <laughs> চাটনি চাটনি না তো আচার আলু ভাজা এখানে মিক্স ভেজ ছিল তো অনেকটা খাওয়া হয়ে গেছে খিদে পেয়েছে তো এই যে দাদার থালা পড়ে রয়েছে ও খায়নি কারণ ও ভাল লাগছে না এখানে সব ভেজ এদিকে বাবাও একদম তুমি কেমন খেলা হ্যাঁ ভালোই খেয়েছি মোটামুটি হ্যাঁ। জীবনে <laughs> চলছে ভাত মেখে খাওয়া ও ভালোই খেয়েছে হ্যাঁ ও কোনো ঝামেলা নেই চলো আমি আমার খাওয়াটা আবার শেষ করে নিই তো আমরা এখন বেরিয়ে গেছি একটু চারিপাশটা ঘুরে দেখবো তো খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে তো এখানে সবাই রয়েছে একটা টোটো ভাড়া করেছি তো আশেপাশে বেনারসের মানে আজকে শহরের মধ্যে আমরা দেখবো যে সাইট সিনগুলো রয়েছে আর শহরের বাইরে যেগুলো রয়েছে সেগুলো আমরা কালকে দেখব তো অলরেডি বৃষ্টি হালকা হালকা পড়ছে বেশি পড়লেই মুশকিল লোকটা আমরা যাচ্ছি দুর্গা মন্দির তোমরা দেখতেই পারছো খুবই সুন্দর মন্দিরটা পুরো একদম এটা নাকি পুরো লাল পাথর দিয়ে তৈরি আমি দেখছিলাম তো এটার ভেতরে যাব কিন্তু এখানে ক্যামেরা মনে হয় অ্যালাউ নেই তো তাও দেখছি হ্যাঁ হ্যাঁ আমরা যাচ্ছি শঙ্কর মোচন মন্দিরে তো এটা নাকি এখান হ্যাঁ তো এটা নাকি এখানকার খুব জাগ্রত একটা মন্দির তো বাইরে ভালোই বৃষ্টি পড়ছে অলমোস্ট ভিজেও গেছি বলতে গেলে তো দেখা যাক ভেতরে যাই ভেতরে তো ভিডিও এলাও না I can see the light from your bedroom door You've been staying up late, I don't know what for অনেক ঘোরাঘুরির পর এবার আমরা খাবো হচ্ছে বেনারসের পান তো এই যে দোকানটা এই দোকানটায় কি বাবা মোদি খেয়েছিল না তো মোদি যে এই দোকানটায় এসে পান খেয়েছিল তো এখানকার পান নাকি ভীষণই ভালো তো দাদা গেছে ইমন গেছে আর আমাদের যে টোটো চালক যে ছিল উনিও গেছে তো একদম নর্মাল যে বেনারসের পান সেটাই নেবে তো খেয়ে দেখবো কেমন হয় এটা বেনারসের অলি গলিতে আমরা এই মনে এখন মানে ওরকম কোনো ব্যাপার না পেছনে মা বাবা দাদা ওরাও রয়েছে তো আমি অ্যাকচুয়ালি ঘরে এসেছিলাম ঘরে এসে ফ্রেশ হলাম ফ্রেশে খাওয়া দাওয়া একটু করলাম কারণ সেই দুপুরে খাওয়া হয়েছে তারপর কিছু খাওয়া হয়নি প্রচণ্ড কেওয়াজ প্রচণ্ড কেওয়াজ তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিই আর বৃষ্টি পড়ছিল ওই জন্য ভেবেছিলাম আর যাবোই না বাট এখন বৃষ্টি একদম কমে গেছে তাই আবার ইচ্ছা করে যাচ্ছি দেখতেই পারছো পেছনে তো বেনারস বেনারস সিটিটা মানে এত লোকজন এত লোকজন আর জানি না কারো মানে আজকে জন্মাষ্টমী সেই জন্য আজকে প্রচুর লোকজন দেখা যাচ্ছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে দশাশ্বমেধ ঘাট তাই তো ঠিক বললাম তো আচ্ছা দশাশ্বমেধ ঘাটে যাচ্ছি এখন বিকালে এখন বেরিয়েছিলাম তখন ভেবেছিলাম যে যাব কিন্তু মানে এত বৃষ্টি পড়ছে আর ভিজে বাড়ি বৃষ্টি কমেছে তাই আবার রেডি হলাম আবার বেরোলাম তো আজকে গঙ্গা আরতি যেটা হয় সেটা দেখার ইচ্ছে ছিল কিন্তু জল এত উপরে উঠে গেছে আবার পড়ে যেতাম আর হলে পড়ে যেতাম চা ফেলছো আস্তে আস্তে চালাও আস্তে আস্তে চালাও হ্যাঁ, এই লাগলো হ্যাঁ। রিক্সায় আস্তে আস্তে একটা টোটো এসে আমাদের রিক্সার মধ্যে মারলো আর মানে ইমন যদি না ধরতো আজকে আমি পুরো পড়েই যেতাম পড়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটতো বেনারস ঘোড়া বেরিয়ে যেত তো যাই হোক এই রাস্তাটা প্রচণ্ড ক্যাবাজের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো এখন যাবো গঙ্গার ঘাটে তো দেখা যাক ওখানে গিয়ে কী কী দেখতে পাই দেখো এই শপটা থেকে অনেকগুলো চুড়ি কিনলাম ভীষণই সুন্দর সুন্দর চুড়ি কালেকশান রয়েছে খুবই সুন্দর সুন্দর চুড়ি রয়েছে এখানে আর বেনারসে আসলে তোমরা অবশ্যই চুড়ি কেনো অনেক এখানে দোকান রয়েছে বেশ ভালো কালেকশান না তো আমরা এখানে রাবড়ি নিয়েছি আর বেনারসের স্পেশাল রাবড়ি তো ইমান ফার্স্টে টেস্ট করে দেখো কেমন যা গরম আর রাবড়ি ভালো অন্যরকম চলো এবার আমি একটু টেস্ট করে দেখি কেমন খেতে এটা অমৃত খাচ্ছি দারুণ খেতে তো আমরা এখন রাবড়ি খাওয়ার পর এখানে এসে আবার ফালুদা কুলফি খাচ্ছি তো একটা একটা নিয়েছি সবাই মিলে ভাগ করে খাচ্ছি আর দাঁড়া নিয়েছে হচ্ছে লস্যি তো এখানকার লস্যিটা না একটু অন্যরকম কলকাতার লস্যির মতো না কিন্তু ভালো খেতে মোমো খাবো আবার হ্যাঁ? খেয়েছি এবার ফ্রাইড খাবো पैसा ले लो पहले कहते दे दिया पचास का ठीक है कोलकाता में जाते हो कोलकाता में है कोई कोलकाता नहीं है अरे वो ये गेस्ट है হাওয়া প্রচন্ড গরম তো গাইজ আমরা চলে এসেছি হোটেলের সামনে মা বাবা উপরে উঠে গেছে তো আমাদের একটু কাজ ছিল তাই বাইরে দাঁড়িয়ে রয়েছি তো কাজটা মিটলেই ওপরে উঠে যাবো তো দাদাও চলে গেছে তো আজকে ব্লগটা আমি এত পর্যন্ত এন্ড করছি কারণ অলরেডি দশটা বেজে গেছে আর আর পারছি না সকাল থেকে প্রচুর ঘোরা হয়েছে প্রচুর প্রচুর ঘোরা হয়েছে প্রচণ্ড টায়ার্ড তো ব্লগটা আমি এত পর্যন্ত রাখছি আর যদি ভালো লেগে থাকে তাহলে জানো সবাই কি করতে হবে তো একবার বলে দিই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো